কোনো ধরনের কোড না লিখে কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন সেটি আজকে দেখাবো তো আপনারা অনেকেই মনে করেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে গেলে অনেক কোডিংয়ের পরিচয় প্রয়োজন হয় অনেক কিছু লিখতে হয় অনেক কোডিং করতে হয় সি প্লাস প্লাস পাইথন যা বা অনেক কিছু জানতে হয় আসলে আজকে সেগুলো বাদ দেন আজকে মানে ওই ধরনের লেখালেখি বাদ আজকে আমরা জিরো কোডিং স্কিলে আমরা একটা অ্যাপ তৈরি করব এবং প্লে স্টোরে আপলোড করব কিভাবে কি করবেন সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখানো হবে তো প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজারে আসব তো আমি চলে আসছি আমার ক্রোমে আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন এই ডেস্কটপ দিয়ে দেখানোর কারণ হচ্ছে পর্দাটা একটু বড় হবে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন তো এখানে আমি সার্চ করব অ্যাপ গেজার লিখে এই যে অ্যাপ গেজার লিখে সার্চ করলাম তো দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসবে ওপর একটা ওয়েবসাইট আসবে অ্যাপ গেজার ডট কম লিখে তো আমরা এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে দেখতেই পাচ্ছেন তো এখানে আমাদেরকে প্রথমে লগ করতে হবে একদম সহজ আপনাদের ফেসবুক দিয়েও লগ করতে পারবেন আবার হচ্ছে গুগল দিয়েও করতে পারবেন আমরা গুগল দিয়ে লগ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ক্রিয়েট ফার্স্ট অ্যাপ নাও তো ক্রিয়েট নেওয়ার উপর আমরা ক্লিক করে দিতে পারি তাহলে এখানে নিয়ে আসতেছে তো বন্ধুরা আপনাদের যদি এরকম আসে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা কিছু করতে হবে না লগ ইন লগ ইন করা আছে কিনা দেখবেন এরপর ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলেই আপনাদের এরকম অপশনটা আসবে তো ক্রিয়েট নামে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে অনেক ধরনের অ্যাপ আছে পপুলার আছে বিজনেস আছে ইন্ডিভিজুয়াল আছে তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল তাই আমরা ইন্ডিভিজুয়ালে দেখব কী কী অ্যাপ তৈরি করতে পারবো দেখুন যে ভিপিএন বানাইতে পারবো ওয়েবসাইট বানাইতে পারবো ওয়ালপেপার বানাইতে তারপর হচ্ছে book guide word search photo editor browser tap cookie মানে অল সব ধরনের অ্যাপই এখান থেকে তৈরি করতে পারবেন এবং প্লে স্টোরে আপলোড করতে পারবেন যদি এরা ফ্রিতে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের আপনাদের যে হচ্ছে অ্যাপটি তৈরি করে প্লে স্টোরে আপলোড করবেন ওই অ্যাপ থেকে যা ইনকাম হবে তার কিছু পার্টেন্ট পার্সেন্টেজ এরা নিয়ে নেবে আর কিছু আপনাকে দেবে তো এই জন্যই এরা আপনাকে ফ্রিতে তৈরি করে দিচ্ছে তো আমরা একটা ইউটিউব রিলেটেড আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিও অ্যাপ তৈরি করব তো আমরা বিজনেসে ক্লিক করলাম ওটা রয়েছে বিজনেসে তো দেখুন বিজনেসের ভিতর রয়েছে ইউটিউব তো আমরা ইউটিউবে ক্লিক করলাম তো ইউটিউবের জন্য আমাদের একটা অ্যাপ তৈরি করে দেব তো আমরা এখন নেক্সট ক্লিক করব এরপর দেখুন ইউটিউব এপিআই কী তো এখানে আসার পর দেখুন যে এন্টার ইউটিউব এপিআই কি লিখে আসছে তো এখানে আমাদেরকে ইউটিউবের এপিআই কিটা দিতে হবে তো এখন এপিআই কিটা কিভাবে পাবেন তো এখানে দেখুন যে how to get YouTube API কি এটার উপর ক্লিক করলে আপনাকে এখানে অন্য একটা ট্যাবে দেখাই দেবে যে কিভাবে কি করতে হবে তো এই এত বড় জিনিসটাকে আমি আপনাদেরকে সিম্পলে দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন এপিআই কিটা কিভাবে পাবেন তো দেখুন আমি এবার চলে আসছি গুগল ক্লাউডে গুগল গুগলে গিয়ে জাস্ট এখানে লিখবেন যে গুগল ক্লাউড তো এই যে গুগল ক্লাউড লেখার পর এরকম একটা আসবে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে আপনারা এই পেজে চলে আসবেন দেখুন তো এখানে এরকম একটা পেজ আসবে আসার পর যে ফার্স্ট এখানে একটা নিউ প্রজেক্টের লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে এরপর প্রজেক্টের নাম দিতে হবে আমি দিচ্ছি ইউটিউব ইউ টিউ এপিআই কি এটা দিলাম প্রজেক্টের নাম তারপর অর্গানাইজেশন সব কিছু এরকমই থাক তারপর ক্রিয়েটে ক্লিক করলাম তো এখানে দেখুন যে আমার কিন্তু ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে তো এটা প্রজেক্ট ক্রিয়েট হোক দেখুন এখানে ইউটিউব এপিআই কি আছে তো এটাতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন আমাদেরকে এখানে দেখুন যে তিনশো ডলার অ্যাক্টিভেট করতে বলতেছে তো আমরা এটা করব না এখন দরকার নেই আমাদের তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে দেব এপিআই সার্ভিস অ্যান্ড লাইব্রেরিতে তো আমরা এখন লাইব্রেরিতে চলে আসলাম দেখুন এখানে সার্চ করতে হবে ইউটিউব এপিআই লিখে ইউটিউব এপিআই তো লিখে আমরা সার্চ করলাম এখানে দেখুন যে একটা আসছে YouTube data API version three এটাতে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে এটারে এনেবলে ক্লিক করে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু ওই একই কথাগুলি বলা হচ্ছে এখানে ওই একই কথাগুলো বলা হচ্ছে দেখুন লাইব্রেরিতে যাইতে হবে এপিআই অ্যানেবল করতে হবে এরপর দেখুন যে ক্রেডিট ক্রেডিট সিরিয়ালারে যাইতে হবে তারপর এখানে একটা ক্রেডিট ইয়ে করতে হবে তো এরকমভাবেই করতে হবে এখানে আসার পর হয়ে গেল এটা অ্যানেবল তারপর দেখুন যে ক্রিয়েট ক্রেডিট ক্রেডেনশিয়াল তারপর এরকম থাকবে তারপর পাবলিক ডাটা এরপর নেক্সট দেখুন যে এখানেও কিন্তু পাবলিক ডাটা দিয়ে নেক্সট করছে এরপর একটা এপিআই কি আসবে ওইটাই আমাদের এখানে দিতে হবে সেটাই বলতেছে তো দেখুন আমাদের এপিআই কি চলে আসছে এটা দিলাম অ্যান্ড ডান দিলাম ওকে আমাদের কিন্তু এপিআই ক্রিয়েট হয়ে গেল এরপর আমরা চলে যাব আমাদের এখানে এরপর ইউটিউব এপিআই কির জায়গায় ওইটা পেস্ট করে দিব এরপর আমাদের চ্যানেলের যে ইউআরএল সেটা দিব দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব এরপর হচ্ছে অ্যাপের নাম দিতে হবে তো আমরা এই নামটা দিচ্ছি এরপর নেক্সট এরপর একটা আইকন দিব কাস্টম তারপর আমরা লোগোতে ক্লিক করব দেখুন যে এখান থেকে কাস্টম দিব এরপর আপলোডে ক্লিক করব তারপর আমরা একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি এটাই দিলাম তারপর ওপেন তারপর ক্রপ এরপর আমরা করব নেক্সট অ্যান্ড সব কিছু কমপ্লিট হয়ে গেল এরপর ক্রিয়েট এবং হয়ে গেল এরপর আমরা এখানটাকে ডাউনলোড করব এরপর দেখুন যে আমাদের ডাউনলোড কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেল ডাউনলোড হওয়ার পর আমরা এটা ইনস্টল করব এরপর আমরা ইনস্টলে ক্লিক করলাম এটা এখন আমাদের সামনে ইনস্টল হবে এটা আগেরটা আগে একটা প্রবলেম হয়ে গেল তারপর ইনস্টলে নিয়েই করতে হবে আগেরটা আমরা আনইনস্টল করে দিই ডোন্ট সেন্ড অ্যান্ড আগেরটা আনইনস্টল করে দিলাম এরপরে এইটাতে আমরা প্রেস করব রোটেট করে নেই রোটেট এরপর আমরা এটা ফুল স্ক্রিন করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে অ্যাপ কোনো কিছু করা ছাড়াই দেখতেই পাচ্ছেন তো আমরা এই দিক থেকে ক্লিক করলে এটাই আসবে রিফ্রেশ বাটন চলে আসবে তারপরে দেখুন ব্যালেন্ডার কোর্স টেকনোলজি সব প্লে লিস্ট কিন্তু এখানে চলে আসছে বুঝতেই পারছেন ব্যালেন্ডার কোর্সে দেখুন এখানে অনেক কিছু আছে তো ভিডিওগুলো আসছে এরপর ওয়ার্ডস যেগুলো আমরা দেখব সেগুলো এখানে আসবে তারপর মার্ক করাগুলো এখানে আসবে তারপর আমরা কত সুন্দর একটা ফ্রিতে বানিয়ে ফেলতে পারলাম দেখতেই পারলাম থিম আছে এখানে আপনার যেটা ইচ্ছা ওটা চেঞ্জ করে নিতে পারেন এই আমি গ্রিন রাখলাম দেখুন দেখতেই পাচ্ছেন ইথিক্যাল হ্যাকিং আছে ফটোশপ টিউটোরিয়াল ট্যাগ এক্সপ্লেইন আমার সবগুলো এখানে চলে আসছে এই যে সোশ্যাল মিডিয়া দেখুন এখানে কিন্তু আমি ফেসবুক রিলেটেড অনেক কিছু দিচ্ছি তো অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর আপনারা দেখতেই পারলেন আমাদের অ্যাপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এটা কোনো কোর্ট ছাড়া দেখতেই পারছেন আপনারা কোনো পোর্ট করা লাগে নাই কিচ্ছু করা লাগে নাই তো এইভাবে আপনারা করতে পারেন অ্যান্ড ইয়াচ আপনাদেরকে এইভাবেও দেখিয়ে দিই দেখুন আমাদের অ্যাপ কোনো কোডিং ছাড়া অ্যাপ তৈরি হয়ে গেল এইভাবে আপনারাও একটা আপনাদের অ্যাপ তৈরি করে ফেলতে পারেন আমার দেখানো প্রসেসে তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি আপনারা আগের ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই এদিক থেকে দেখে নেবেন এখানে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন